Raja Babu, Raja Babu, I am the power to be the dunia kapai every hour. Raja Babu, Raja Babu, I am the power to be the dunia kapai every hour. দিকে হ্যাঁ, তারের ওই এই Hey,